আসসালামু আলাইকুম কিভাবে ফ্লুয়েন্ট হওয়া যায় অর্থাৎ কিভাবে অনর্গল বাংলার মতো ইংরেজি বলা যায় হাউ টু বি ফ্লুয়েন্ট আচ্ছা আমরা যে কোনো বিদেশি ভাষা যদি শিখতে চাই যে কোনো বিদেশি ভাষা আমরা তিনটা লি ফলো করব কয়টা লি তিনটা লি সরাসরি চলে যাচ্ছি মূল প্রসঙ্গে সেটা হচ্ছে তিনটা লি স্লোলি রিপিটেডলি অ্যান্ড লাউডলি জোরে জোরে বারে বারে ধীরে ধীরে এই রে রে রে তিনটা রে আমরা ফলো করব। অর্থাৎ একই কথা কথা আমরা বারে বারে বলবো ধরা যাক আমি বললাম যে আই লাভ ইউ ওভেস আমি এই কথাটা বারে বারে বলবো I love you always, I love you always, I don't love you, I don't love you, do I love you, do I love you, do I love you, do I love you <laughs> অর্থাৎ আমি একই কথা যদি বারে বারে বলি এবং জোরে জোরে বলি তাহলে এটা ব্রেনে সেট হয়ে যাবে আমরা এই জন্য বলি জোরে জোরে বারে বারে ধীরে ধীরে আই ক্যান্ট হেল্প ল্যাফিং আমি না এসে থাকতে পারি না I can't help smiling okay আমি এটা বারে বারে বলবো এইবার নেগেটিভ করব পজিটিভ করব বারে বারে এবার একটা কথা একবার বললে হবে না একটা কথা একবার বললে হবে না কমপক্ষে পাঁচবার বলতে হবে at least five times at least five times আমি যখন ইংরেজি প্র্যাকটিস করা শুরু করেছি আমি একই কথা বারে বারে বলতাম আশেপাশের লোক একটু বিরক্ত হয়ে যেত কিন্তু আমি গাছতলা যে পুকুর পাড়ে যে বিভিন্ন জায়গায় যে আমি কথা বলতাম কথা বলতাম একা একা আপনার সন্তান আপনার কাছে একটি স্বপ্ন একটি প্রজন্ম একটি বাংলাদেশ হ্যাঁ দেশ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত হয়েছে boss Bangladesh online school we shape future For admission, please call or SMS to 0162 000 4200. তো দেখবেন যে আপনি যখন একই কথা বারবার বলবেন তখন ওইটা কি হবে সেট হয়ে যাবে এই জন্যে জোরে জোরে বারে বারে ধীরে ধীরে যে কোনো বিদেশি ভাষা শিখতে হলে এটা করতেই হবে আমাকে একবার দুইবার বললে জড়তা কাটবে না আমাকে কি করতে হবে একই কথা বারে বারে বলতে হবে যেটা আমি এখন করছি হ্যাঁ I got up early in the morning. I got up early in the morning. Got up early in the morning. I got up early in the morning before the sun up. I got up before the sun up. I got up before the sun up. I got up before the sun up. I got up before the sun, sun up. আরেকটা পদ্ধতি বলতে পারি সেটা কি gear policy first gear second gear হুম হ্যাঁ first gear second gear third gear final gear fourth gear ও fifth gear okay first gear I got up early in the morning I got up early in the morning first gear hello. second gear, it to speed barbe. I got up early in the morning. I got up early in the morning. Third gear. I got up early in the morning. I got up early in the morning. Fourth gear. I, I got up early in the morning. I got up early in the morning. I got up early in the morning. I got up before the setup. I got up before the sun up loudly loudly I got up before the sun up সূর্যোদয়ের আগে সূর্য ওঠার আগে আমি উঠেছিলাম <laughs> কি মজা যারা সকালে ওঠে তারা অনেক স্বাস্থ্যবান হন তাই না এবং পৃথিবীর সৌন্দর্য বেশি উপভোগ করতে পারেন এবং অনেক সুস্থ থাকেন ঝরঝরে থাকেন I got up early in the morning I got up before the sun up সূর্যোদয় I got up before the sun up okay বারে বারে জোরে জোরে ধীরে ধীরে হ্যাঁ স্লোলি লাউডলি রিপিটেডলি থ্রি লিজ থ্রি রেইজ আরেকটা কি gear policy first gear second gear fourth gear third gear sorry third gear fourth gear fifth gear okay this is the way of learning uh, foreign language okay thank you so much আমি শামীম হাসান নাইম আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি হৃদয় রাজধানী